আমরা তো দায়িত্ব পালন করি। হ্যাঁ, হ্যাঁ। পরীক্ষা করলে পাশ হয় কিন্তু চাকরি হয় না সেখানেও এরকম টুকে বা মনোযোগ না দিয়ে না থাকার সবাই একটু একটু সাউন্ড সিস্টেমে